মোদিগিয়ার চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট যেটা গতকাল মানে আজকেই আর কি গত মানে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমার কাছে এসে পৌঁছেছে সেটা হচ্ছে গিয়ে রাহুলজি পাঠিয়েছেন মোদিগিয়ার if loyalty billing missed in March you can bill in April মানে লয়্যালটি বিলিং যদি আপনি মার্চে মিস করেন তাহলে এপ্রিল মাসের পঁচিশ তারিখ অবধি আপনি লয়্যালটি বিলিং করতে পারছেন loyalty billing for April reduce to rupees fifteen hundred only April মানে হচ্ছে কি আপনারা শুধুমাত্র এপ্রিল মাসের জন্য পাচ্ছেন পনেরোশো টাকা লয়্যালটি বিলিংয়ে অর্থাৎ যেটা ছিল এক নেক্সট হচ্ছে গিয়ে নম্বর চার নম্বর পয়েন্ট হলো loyalty coupon extended June and expiring in March or April March বা এপ্রিলে যদি আপনার এক্সপায়ারিং হয় তাহলে লয়্যাল্টি কুপনটা এক্সটেন্ড করবে জুন মাস অবধি কার বোনাস অথবা house bonus if miss in March and April can complete অর্থাৎ কার বোনাস বা হাউস বোনাস যদি আপনি মিস করে যান মার্চ বা এপ্রিলে can complete in May May মাসের মধ্যে আপনি সেটাকে কমপ্লিট করে দিতে পারবেন কার বোনাস আর house bonus okay travel bonus of February month will be paid in March pay out to be paid on ninth April নয় ন তারিখ যেটা আপনারা পাবেন মানে নাইন্থ এপ্রিলে যে পে আউটটা আপনারা পাবেন সেই মার্চের বোনাস মানে travel bonus of February month will be paid in March, payout will be paid on 9th April. Okay. Travel bonus to be between হাজার টু তিরিশ হাজার মানে হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ট্রাভেল বোনাস পেয়ে যাবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে মালয়েশিয়ার redemption amount will be paid with March pay out মালয়েশিয়ার redemption amount will be paid with March payout আট নম্বর পয়েন্ট হচ্ছে কুবাং local trip Umang local trip যেটা মোদিকার ছেড়েছিল local trip redemption amount rupees seven thousand from first to twenty second April you can choose to redeem. আপনি পারেন চুজ করতে Umang local trip redemption amount rupees seven thousand starts from first April to twenty second April you can choose redeem surprise offers will be announced soon এরপরেও আরও সারপ্রাইজ অফার আসছে যেগুলোকে অ্যানাউন্স করবে খুব শীঘ্রই মোদি কেয়ার পুরো রক্স তো আমার ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে আদার্স আমার যেসব চ্যানেল আছে সেই চ্যানেলের প্রোমো দেওয়া থাকবে এবং বাকি চ্যানেলগুলোও দেওয়া থাকবে আপনারা আই বাটন ক্লিক করে দেখে নেবেন আর ভিডিওটা এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার কল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করবেন এই বলে আজকের বিষয় ভিডিও শেষ করছি নমস্কার